সাগরে ঘুরতে এসেছিলাম একটু ভিডিও ভিডিও করলাম ভাবলাম যে একটা চ্যানেল তো ইউটিউবে খোলা আছে যে ভিডিও করে একটু ছাড়া যায় সবাই মিলে এনজয় করছি দাদারা বলছিল যে এই ব্যাগে খাবার দাবার আছে একটু নিজাতে খাবার দাবার নিয়ে গিয়ে পরে কথা হচ্ছে ভাই এ মোমেন্টস এরকম ভাই এখানে কি করছে হাত দিয়ে আমার তো এইদিকে দম হয়ে গেছে ওই দেখা Jesus. ফাটা তুলিয়ে ভিডিওটা থাক কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এ দেখো ভালোবাসার সিন চলছে এখানে ভালোবাসার শুট চলছে ভালোবাসার শুট আহ কি হয়ে গেছে তাও বালিতে ওয়ান আওয়ার লেটার আমরা এখন চলে যাব টাটা বাই বাই পরের ভিডিও দিতে পারবো কি ঠিক নেই এখন কিন্তু একটু লেট হবে কিছু মনে করো টাটা বাই বাই গজব বেজতি হ্যাঁ